পল্লবীর বিয়ে আর ওর বিয়েতে আজকে সুন্দর করে সাজবো এবং লেহেঙ্গা স্টাইল একটি শাড়ি পরবো আমি অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি আজকে সেটাই পরি চলো চলো এখানে বুঝে নি পেটিকোটের মধ্যে এভাবে বুঝবো না এদিকে এদিকে টেনে নি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এদিকে টানি টানি এই কাজের মধ্যে ফেলি দেখি কিভাবে হয় দূর কিভাবে পড়ে এরা বুঝতে পারছি না দূর দূর আসছা কি করি কি করি ও আইডিয়া মিষ্টি দিকে ফোন করি মিষ্টি দিকে এখন ইউটিউবে খুব ভালো শাড়ি শপিং দেখায় হ্যালো এ হ্যালো বলো কেন কল করেছিল আর বলো না দেখো পার্টিতে যাব এত সুন্দর একটা শাড়ি ভেবেছিলাম লেহেঙ্গার মতো পরব কিছুতেই হচ্ছে না একটু হেল্প করো প্লিজ এই একটা শাড়ি আছে দুটো শাড়ি দিয়ে পরবে চলো আজকে তোমাকে খুব সহজ পদ্ধতিতে লেহেঙ্গা ড্রাপিং দেখিয়ে দিই আর চলো তোমাদেরকেও দেখিয়ে দিই খুব সুন্দর করে সহজ পদ্ধতিতে একটি লেহেঙ্গা ড্রাপিং তুমি কি করবে শাড়িটাকে এইভাবে সবগুলোকে হাতের মধ্যে নিয়ে নেবে ঠিক আছে সোজা করে নিয়ে নিচ্ছ হুম এরপর কুচি করবে তোমার যেভাবে আসে সেইভাবে কুচি করে নেবে হাতের মধ্যে এইটাই আর যদি মনে হয় যে কুচি তুমি পারো না সেক্ষেত্রে কি করবে এইভাবে পেটের মধ্যে ফেলে রেখে এইভাবে ধরে নেবে এই দুটো পদ্ধতি করতে পারো ঠিক আছে এটাও খুব ইজি যদি নতুন শাড়ি পরতে চাও তো এইভাবে পরতে পারো কুচি করা না জেনে থাকলে আর যদি জেনে থাকো ফটাফট এইভাবে হাত দিয়ে করে নিতে পারবে চেষ্টা এখন তো সুন্দর করে শাড়ি পরে বিয়ে বাড়িটা আসি সবাইকে আমি নিজে পরেছি বেশ মজা হবে সবাইকে বলবো আমি সুন্দর করে একটি শাড়ি পরেছি দেখো কতদিনের স্বপ্ন একটি সুন্দর করে লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরবো আর আমার দীপি দীপিটারও তো কতদিন চেঞ্জ করা হয়নি এইটাই পূরণ হবে এইভাবে করে নিলে যাতে কুচিগুলো হাত থেকে না পড়ে যায় সেইভাবে দেখে নেবে এটাকে ধরে এবার ইন করো উলুটাকে ইন করে দাও ফার্স্টে ওকে ইন করে ফেলেছো এবারে এই সাইডটা আস্তে আস্তে এইভাবে জাস্ট একটা একটা পরে থাকবে এইভাবে ঘুরিয়ে নেবে জাস্ট ঠিক আছে হুম এইভাবে ঘোরাও ঘোরাও শাড়ি দিয়েই এই লেহেঙ্গা পরতে চাও তাহলে তো আঁচলটাকে খুলে রাখবে এবং এইভাবে করে নেবে আর যদি মনে হয় যে না দুটো শাড়ি আছে সেক্ষেত্রে তোমরা এইভাবে পিছন দিক অবধি এটাকে কুচিটাকে টেনে নেবে যে কুচিটা হাতে করবে ঠিক আছে দেখো সামনেটা এরকমভাবে করে নিলে আর যেহেতু পিছনটা দেখো পেটিকোটটা দেখা যাচ্ছে এখানটায় কি করবে এর ট্রিক্সটা দেখে নাও একদম শেষের দিকটা যে শাড়িটা রয়েছে দেখতে পাচ্ছ এখানটাও কুচি করবে হাতে এইভাবে কুচি করে নিলে এবং ঘুরে দেখো এখানটা তো পেটিকোটটা পুরো বাইরে ওপেন হয়ে আছে তোমরা এখান থেকে কিন্তু শাড়িটিকে গুছবে না তাহলে ভালো লাগবে না এই সাইডটা থেকে এই সাইডটা থেকে গুছবে আর শাড়িটার কুচিটা যখন করবে তখন একটুখানি ছেড়িয়ে নেবে দেখ এভাবে ছেড়িয়ে নিয়ে জাস্ট পেটিকোটের মধ্যে ইন করে দেবে কত ইজি কত ইজি না এবং এই সাইডটাতেও এইভাবে লেহেঙ্গাটাই করে নেবেন যাতে ভাজ পড়তে পড়তে আসে এরপর আঁচলটা করে নিই আঁচলটা তুমি যদি সরু করতে চাও সরু করতে পারো নাহলে মোটাও রাখতে পারো সবই ভালো লাগবে হ্যাঁ। আমি তো একদমই কুচি জানতাম না শাড়ির কুচি মিষ্টি কিন্তু খুব আর তোমরা ভিডিওর ওপারে যারা আছো ভালো করে দেখো কিন্তু দেখবে খুব সহজ পদ্ধতি এবং মিষ্টিদের আরো ভিডিওগুলো আছে তোমরা ওগুলো দেখো খুব সহজ পদ্ধতি দেখায় ও মা দেখে তো খুবই কঠিন লাগছে আমি কি করে করবো একা একা কিন্তু যাই হোক বিয়ে বাড়িতে সব থেকে সুন্দর আমাকেই লাগবে আর কি হবে আমি অন্য কাউকে হেল্প তো করে দিতে পারবো নতুন শাড়িটা পিনটা শিখিয়ে নিলাম বেশ ভালোই হলো তোমাদেরকে তো কুচি আমি দেখিয়েছি আগেতে তো এখন দেখে নাও ভালো করে একটার পর একটা হাত দিয়ে আমি কুচিগুলোকে করছি এবং খুবই ইজি এরপর তোমরা কুচিটিকে নিয়ে শোল্ডারে ফেলে দেবে এরকম স্টাইলটা তোমরা কিন্তু লেফট শোল্ডারেও ফেলতে পারো বা রাইট শোল্ডারেও ফেলে স্টাইলটা করতে পারো দুটোতেই খুব সুন্দর লাগে এবং যদি অন্যরকম স্টাইল আরও দেখতে চাও সেটাও আমাকে নিচে কমেন্ট করো আমি অবশ্যই সেই ভিডিও শেয়ার করব তোমাদের সাথে শোল্ডারের মধ্যে যে আঁচলটিকে করেছি দেখো সেখানে কিন্তু অবশ্যই সেফটিপিন মারবে এবং একটি বড় সেফটিপিন ইউজ করবে তাতে শাড়ি ছেড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না এবং তোমরা কিন্তু শাড়ির লেন্থ আর ছোট বড় সব কিছুই রাখতে পারো আমি বলেছি এরপর তোমরা সাইডের যে আঁচলটিকে আছে তোমরা যদি চাও তাহলে চেস্টটিকে ঢাকা দিয়ে পড়তে পারো না হলে আমি যে টাইপের দেখাচ্ছি সেরকম টাইপের তোমরা স্টাইল করতে পারো খুবই স্টাইলিশ লাগে এই লেহেঙ্গা টাইপের শাড়ি পরলে তো তোমরা যে কোনো পার্টিতে পরতে পারো বা যদি নিজের বিয়ে থাকে সেখানে এই টাইপের পরতে পারো রিসেপশন থাকলে সেখানে পরতে পারো খুবই স্টাইলিশ একটি শাড়ি ড্রাপিং যেটাকে লেহেঙ্গা স্টাইলে পরা যায় এবং তোমরা কিন্তু এটা অপরকে হেল্পও করে দিতে পারবে শাড়ি ড্রাপিংটি করে আরেকটি লেহেঙ্গা স্টাইলের শাড়ি ড্রাপিং আমার ভিডিওতে আছে তোমরা চাইলে চেক করে নিতে পারো লিঙ্ক আমি শেয়ার করে দেব এই জায়গাটিতে তোমরা ঠিক এইভাবে আরেকটি সেফটি পিন মেরে নেবে এবং পেটিকোটের মধ্যে ওই সাইডটা ইন করে নেবে ডিজাইনটা কিন্তু এরকম টাইপ রাখবে এগুলো ব্রাইডাল বলো বা যে কোনো রিসেপশনে তোমরা এরকম স্টাইলিশ লেহেঙ্গা পরতে পারবে খুবই সুন্দর তোমরা নিজেরা অবশ্যই ট্রাই করো ওই মা কি সুন্দর করে মিষ্টি দিয়ে আমাকে শাড়ি পরিয়ে দিল আজকে তো সব থেকে বিউটিফুল আমাকে লাগবে তাহলে আর কি তোমরাও দেখে নাও চটপট করে এবং লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই মিষ্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবে তাতে মিষ্টিদি যখনই ভিডিও আপলোড করবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে মিষ্টিদি ভিডিও আপলোড করেছে আমাকে কেমন লাগছে নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও bye bye and take care দেখলি তো কত কম সময়ে আর খুব সহজে এই শাড়ি ড্যাপিংটা আমি তোমাকে শিখিয়ে দিলাম এবার পারবে তো মনে তো হচ্ছে না নেক্সট টাইমও যখন লাগবে আমার তোমাকেই দরকার পড়বে খুব সুন্দর হয়েছে তবে ট্রাই করব ওকে আর তোমরাও জেনে গেছো কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই লেহেঙ্গা ড্রপিংটা করবে তো যখনই কোনো বিয়েবাড়ির সিজন বা কোথাও যাওয়ার থাকবে পার্টিতে তখন যদি মনে হয় যে লেহেঙ্গা ড্রপিং করবে শাড়ি দিয়ে তাহলে অবশ্যই এই ভিডিওটা একবার দেখে নেবে ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলবে না সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশের বেলাইকানটা প্রেস করতে কিন্তু ভুলবে না তাতে আমার আমি যখনই ভিডিও আপলোড করব ভিডিওর ছোট্ট একটি নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে